একটি ১৬ বছর বয়সী মেয়ে নাম তার হ্যাজেল বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিল হঠাৎ হ্যাজেল টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত হয় তাই তাকে শ্বাস নেয়ার জন্য নাকের মধ্যে সবসময় অক্সিজেন ট্যাঙ্ক লাগিয়ে রাখতে হয় ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য একটি সহায়তা সেন্টার রয়েছে বাবা মা মেয়েটিকে শেষ পর্যন্ত সেখানে ভর্তি করিয়ে দেয় সেখানে ভর্তি হওয়ার পর অগাস্টাস ওয়াটার্স নামের এক যুবকের সাথে তার পরিচয় হয় যুবকটি ছিলেন একজন ক্যারিসম্যাটিক এবং কমনীয় স্বভাবের ক্যান্সার রোগী অর্থাৎ মেয়ে হ্যাজেল এবং ছেলে অগাস্টাস তারা উভয়ই ক্যান্সারে আক্রান্ত অগাস্টাস হ্যাজেলকে দেখে মনে মনে পছন্দ করে ফেলে কিন্তু হ্যাজেল প্রথম দিকে অগাস্টাস নামের যুবকের সাথে মিশতে চায়নি সবসময় ছেলেটিকে এড়িয়ে চলত আস্তে আস্তে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং সবসময় একসঙ্গে গল্প করত আড্ডা দিত এভাবে অনেক দিন পেরিয়ে যায় যতদিন যাচ্ছে তাদের পৃথিবী তত ছোট হয়ে আসছে একসাথে একজন আরেকজনের সাথে থাকতে থাকতে তাদের প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় অবশেষে একটি ঘনিষ্ঠ বন্ধন তৈরি করে এবং একজন আরেকজনের প্রেমে পড়ে ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও হঠাৎ তাদের পৃথিবী যেন রঙিন হয়ে উঠেছে তারা আবার স্বাভাবিক মানুষের মতো রঙিন স্বপ্ন দেখতে শুরু করে এভাবে ক্যান্সার সেন্টারে হ্যাজেল এবং অগাস্টাস এর দীর্ঘ সময় অতিবাহিত হয় এখন তারা একে অপরের সাথে ক্যান্সার রোগ নিয়ে তাদের অভিজ্ঞতা তাদের আশা ভয় এবং জীবন মৃত্যু সম্পর্কে কথা বলতে শুরু করে একে অপরের মতামত সম্পর্কে জানতে চান এত কিছুর পরেও হ্যাজেল অগাস্টাসের খুব কাছাকাছি যেতে নারাজ কারণ সে মৃত্যু নিয়ে চিন্তিত তারা বুঝতে পারে যে খুব শীঘ্রই তার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অগাস্টাস শেষ পর্যন্ত হ্যাজেলকে রাজি করায় তাদের সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয় এবং অগাস্টাস হ্যাজেলকে অবাক করে দেয় তারা আমস্টারডামে গিয়ে পিটার ভ্যান হাউটেনের সাথে দেখা করে সেখানে সবাই হ্যাজেল এবং অগাস্টাসের সম্পর্কের বিষয় শুনে প্রশংসা করে আমস্টারডামে হ্যাজেল এবং অগাস্টাস শহরের প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা লাভ করে তার শহরটির আনাচে কানাচে ঘুরে বেড়ায় সুন্দর জায়গাগুলো উপভোগ করে মনে হয় তাদের জীবনে স্বস্তি ফিরে এসেছে কিন্তু সে সুখ তাদের কপালে আর বেশি দিন টিকল না হঠাৎ তাদের ভ্রমণটি অন্ধকারে মোড় নেয় হ্যাজেল এবং অগাস্টাস তাদের নিজস্ব মৃত্যু এবং তাদের ভালোবাসার সীমাবদ্ধতার মুখোমুখি হতে বাধ্য হয় কারণ তারা বুঝতে পারে যে তাদের একসাথে থাকার সময় খুবই সীমিত অগাস্টাসের হঠাৎ ব্যথা বেড়ে যায় সে খুব যন্ত্রণা পেতে থাকে এবং যন্ত্রণায় কাতরাতে থাকে তা দেখে মেয়েটি খুব কাঁদতে লাগল ছেলেটির বাবা মাকে জানাতে বলে কিন্তু ছেলেটি নিষেধ করে কারণ সে জানে যে সে বেশি দিন বাঁচবে না তাই বাবা মাকে বারবার কষ্ট দিতে চায় না ইতিমধ্যে সবাই তার বিষয়টি টের পেয়ে যায় এবং ছুটে আসে তাকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করে কিন্তু কোনো লাভ হল না শেষ পর্যন্ত অগাস্টাসকে আর শেষ রক্ষা করতে পারল না অগাস্টাস হ্যাজেলকে রেখে একাই না পেরার দেশে পাড়ি জমায় এদিকে হ্যাজাল কান্নায় ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে যায় এখন সে নীরব দণ্ডায়মান জড়বস্তুর মতো হয়ে গেছে অগাস্টাসকে কবর দেয়ার জন্য হ্যাজেলকে নিয়ে আসা হল তখন সে কবরের উপরে তাদের স্মৃতিময় একটি ছোট বক্স রেখে দেয় আর তা দেখে উপস্থিত অনেকের চোখের পানি চলে আসে দুজন মৃত্যুপথ যাত্রী হয়েও প্রেমের সম্পর্কে জড়িয়ে অনেকদিন খুব সুখেই যাচ্ছিল তাদের জীবন হঠাৎ একজন আরেকজনকে ছেড়ে চলে যাওয়া এ যেন কিছুতেই মেনে নিতে পারছে না হ্যাজেল সেভার ভার অগাস্টের দেয়া চিরকুট আর উপহার সামগ্রী দেখতে থাকে এবং নির্বে চোখের পানি ঝরাতে থাকে এভাবে প্রতিকূলতার মুখে স্পর্শকাতর তরুণ প্রেমের আবেগময় সম্পর্কের ইতি হলো। হ্যাজেল এবং অগাস্টাসের ঘটনাটি জীবনে পরিপূর্ণভাবে বেঁচে থাকার গুরুত্ব এবং জীবনকে অর্থ দেওয়ার জন্য ভালোবাসা শক্তির বিষয়টি ফুটে উঠেছে বাস্তবতা হচ্ছে প্রত্যেক প্রাণীই মরণশীল বাস্তবতা মেনে নিতে কষ্টকর হলেও মেনে নেয়া ছাড়া উপায় নেই সকলে ভালো কাজ করুন মানুষের উপকার করুন খারাপ কাজ পরিহার করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের পছন্দের উপর ভিত্তি করে আরও জানা অজানা সুন্দর সুন্দর গল্প নিয়ে আসব যেসব গল্পের মধ্যে কিছু কিছু সত্য ঘটনা থেকে নেয়া তাদের জীবন কাহিনী কেমন লাগলো আপনার মতামত কমেন্টস করে জানাতে ভুল করবেন না ধন্যবাদ